বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আল্লাহিয়ান জয় এবং বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব লেখক ভট্টাচার্য দাদার নির্দেশনায় আজকে এই সাম্প্রদায়িক সম্প্রীতি শান্তি সমাবেশ তাৎক্ষণিকভাবে আয়োজন করা হয়েছে বন্ধুরা কি জানেন আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম জামাত শিবিরে এমন পিটান পিটাইছি আর ছাত্রদল যুবদলের ক্যাডারদের বাইরে চামড়া তুলে দিয়েছিলাম আমার নাম শুনলেই আজরাইলের মতো ভয় পায় প্রিয় দর্শক সবাইকে আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনারা আমার আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে চলন শুরু করা যাক দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে গতকাল সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা শোভাযাত্রা থেকে সনাতন ধর্মালম্বী মানুষদের উদ্দেশ্যে আওয়ামী লীগের নেতারা বলেছেন আপনাদের ভয় নেই শেখ হাসিনা আপনাদের সঙ্গে আছে আওয়ামী লীগ আপনাদের সঙ্গে আছে যে কোনো মূল্যে সাম্প্রদায়িকতাকে রোগবই সাম্প্রদায়িক সন্ত্রাসের স্থান বাংলাদেশে হবে না করোনার কারণে চার দেয়ালের ভিতরে ঢুকে গিয়েছিল রাজনীতি প্রায় দুই বছর পর গতকাল রাজধানীতে সবচেয়ে বড় ধরনের শোডাউন করল ক্ষমতাসীন দলটি বেলা এগারোটায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ মিছিল শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে শেষ হয় প্রচ্ছবিষ্টি উপেক্ষা করে এই মিছিলে কেন্দ্রীয় ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতা যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা লীগ যুব মহিলা লীগ জাতীয় শ্রমিক লীগ মৎস্য লীগ সহ সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের লক্ষাধিক নেতা কর্মী এতে অংশ নেন র্যালি উদ্বোধন করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বেলা এগারোটায় মিছিল শুরু হওয়ার সময় নির্ধারণ করা হলেও সকাল নয়টা থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে দলীয় নেতাকর্মীর ব্যানার ফ্লাকার্ড ফেস্টুন নিয়ে সমাবেশ স্থলে আসতে শুরু করে সকাল দশটার মধ্যে তেইশ বঙ্গবন্ধু অ্যাভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কানাই কানাই পূর্ণ হয়ে যায় এই মিছিলের জনস্রোত জিরো পয়েন্ট হয়ে শিক্ষা ভবন পর্যন্ত গিয়ে ঠেকে অন্যদিকে দলীয় কার্যালয় থেকে গোলাপ মাজার ছাড়িয়ে বংশালের দিকে ছড়িয়ে পড়ে জনসমাগমের কারণে বঙ্গবন্ধু অ্যাভিনিউর আশপাশের সড়ক যান চলাচল বন্ধ হয়ে যায় এই কর্মসূচির কারণে রাজধানী জুড়ে যানজটের সৃষ্টি হয় সম্প্রতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রায় আগত নেতাকর্মীদের হাতে লেখা ছিল ধর্ম যার যার বাংলাদেশ সবার বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ বাংলার খ্রিস্টান বাংলার মুসলমান আমরা সবাই বাঙালি জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তির জায়গা হবে না সহ বিভিন্ন স্লোগান দিয়েছেন তারা দলীয় কার্যালয়ের সামনে দুটি ট্রাকের উপর অস্থায়ী মঞ্চ করা হয় এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য সহ এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা মিছিলের স্রোত যখন শহীদ মিনারের পৌঁছে তখন দলীয় কার্যালয়ের সামনে মানুষ মানুষের জটলা তারাও মিছিল মুখী ছিল সমাবেশের আগে সংক্ষিপ্ত বক্তৃতার সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ ঘটার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বললেন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আমরা এর প্রতিরোধ করব হিন্দু ভাইদের বলবো আপনাদের ভয় নাই শেখ হাসিনা আপনাদের সঙ্গে আছে আওয়ামী লীগ আপনার আপনাদের সঙ্গে আছে ওবায়দুল কাদের বলেন আজকে মন্দিরে হামলা প্রতিমা ভাঙচুর এগুলো দুই সালে বিএনপি সরকারে যে নির্যাতন চালিয়েছিল তার পুনরাবৃত্তি আবার নতুন করে সাম্প্রদায়িক হামলা সন্ত্রাস শুরু করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন আওয়ামী লীগ রাজপথ ছাড়ে নাই সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশে আজ সম্প্রীতি সমাবেশ হচ্ছে শান্তিপূর্ণ শোভাযাত্রা হচ্ছে আওয়ামী লীগ রাজপথে আছে যতদিন না এই সাম্প্রদায়িক অপশক্তির বিষ ধাত আমরা ভেঙে দিতে পারবো ততদিন পর্যন্ত আওয়ামী লীগ রাজপথ থাকবে রাস্তায় থাকবে তিনি বলেন প্রতিবেশী দেশ ভারতে মুসলমান আছে তাদের ঝানমালের কথাও আমাদের ভাবতে হবে হিন্দুদের বাড়ি ঘরে হামলা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিন্যস্তের যে উস্কানি দেওয়া হচ্ছে তাতে ভারতের একটা বড় অংশ মুসলমানদের জীবনকেও বিপন্ন করে ফেলছে সাম্প্রদায়িক অপশক্তির মোকাবিলা করে তাদের সমসিত জবাব দিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের